প্রিয় দর্শক রাখে আল্লাহ মারেকে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখে তাকে পঞ্চাশ ফুট মাটির নিচেও বাঁচিয়ে রাখে এ বাচ্চাটিকে টানা পাঁচচল্লিশ ঘন্টা পরে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা তবে জীবিত উদ্ধার করতে পেরেছে প্রিয় দর্শক আল্লাহ তালা কোথাও যদি গজব দেন তখন সেই গজব নিষ্পাপ বাচ্চাদের উপরেও পড়ে পশু পাখির উপরেও পড়ে অথচ পাপ করে একজনে তার ফল খেতে হয় দশজনকে এর জন্য আল্লাহ তালা সব জায়গাতে গজব দেন না যখন অর্ধুর্য হয়ে যায় আল্লাহ পাক যখন আল্লাহ পাক যেখানে গজব দেয় খুব খুব চিন্তা ভাবনা করেই আল্লাহ গজব দেন কারণ আল্লাহর এক গজবে পৃথিবীর অনেক কিছুই ধ্বংস হয়ে যায় সেখানে অনেক নিষ্পাপ জিনিসও থাকে নিষ্পাপ বাচ্চা নিষ্পাপ পশু পাখি নিষ্পাপ আর অনেক কিছুই থাকে সো প্রিয় দর্শক কেন সেখানে এত বড় ভূমিকম্প হয়েছে আমরা জানি না তবে এই বাচ্চাটিকে পাঁচচল্লিশ ঘন্টা পরে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা ছোট ছোট অনেকগুলো বাচ্চা বেঁচে রয়েছে যাদেরকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা অনেক কষ্ট করে এবং তারা অনেক কষ্ট করে বেঁচে ছিল তাদেরকে হয়াত আল্লাপাক দিয়েছেন আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে পৃথিবীর কিছুই মারতে পারবে না এটাই হচ্ছে বর্তমানে এই ভিডিওগুলির একটি বড় প্রমাণ প্রিয় দর্শক সবাই দোয়া করবেন সেখানে যত মুসলিম মারা গিয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে বেহস্তে যত নসিব করে